<clears throat> আচ্ছা ঠিক আছে যে ভাই সজীব ভাই একটু আপনি শেয়ার করেন তো আর সজীব ভাই হ্যালো সজীব ভাই জি বলেন হ্যাঁ আপনি ইউটিউব ডট কম সার্চ দেন এখানে তো আমার শর্টকাট নেওয়া আছে আমি সার্চ দিয়ে দিচ্ছি সমস্যা নেই তারপরে ওই যে আপনি ছবি দেখতে পাচ্ছেন আপনার ডান কোনে ওই ছবিতে ক্লিক করেন আপনার চ্যানেল আছে ভাই আমার চ্যানেল তো থাকার কথা না মেবি অটোমেটিক হয়ে যায় অনেক সময় হয় কি জানেন আপনারা অনেকেই বুঝেন না একটা গুগল অ্যাকাউন্ট মানে একটা ইউটিউব চ্যানেল অটোমেটিক ক্রিয়েট হয়ে যায় অনেক সময় চ্যানেল বুঝতে পারছেন কারণ ওই দেখি আমার আরো দু একটা জিমেইল আছে দেখি এটাই দেখি আচ্ছা দেখেন তো এই যে ক্রিয়েটেড চ্যানেল এই যে ক্রিয়েটেড চ্যানেল আছে যদি চ্যানেল না থাকে তাইলে থাকবে ক্রিয়েটেড চ্যানেল ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করেন ক্রিয়েটেড চ্যানেল তারপরে নিচে দেখেন আপনি এখানে নাম কি দিবেন আপনি এখানে নাম দিবেন যে নাম হোক সেই নাম দিবেন <clears throat> অর্থাৎ আপনি যদি নাম এইটাই রাখতে চান তাহলে এখানে দিবেন অথবা আপনার নামের উপরে এই জায়গার মধ্যে ক্লিক করবেন এখান থেকে খাইটে আপনি নতুন একটা নাম দিতে পারবেন ঠিক আছে আচ্ছা তারপরে আপনার ইমেল নিচে আছে ইমেল অ্যাড্রেস ইমেলটা যেটা আছে ওইটাই রাখতে চাইবেন এইটাই হচ্ছে আপনার চ্যানেলের ইউজার নেম আপনি চাইলে এখান থেকে এডিট করে ইউজার নেম দিতে পারেন নিচে না চাইলে এইভাবে রাখতে পারেন তারপরে উপরে দেখেন আপলোড হ্যাঁ তারপরে উপরে দেখেন আপলোড ফটো পিকচার আরে ভাই বললাম তো আজকে ক্লাস আপনার নিব না আজকে যে ক্লাস চলতেছে ওই ক্লাস দেখেন আমি কি বলছি এতক্ষণ বলছি আগে বলছি যে ওই আমি এতদিন অ্যাক্টিভ ছিলাম না কোনো যে সমস্যার কারণে আমি যেদিন অ্যাক্টিভ এখন থেকে অ্যাক্টিভ হয়েছি আপনাদের রুটিন আবার নতুন করে রেডি করতেছি একবার বলছি তো আপনারে হ্যাঁ আপলোড পিকচার আপলোড পিকচারের মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনি এই ছবিটা চেঞ্জ করে যদি অন্য ছবি দিতে চান তাহলে দিতে পারবেন <coughs> অন্যথায় এই ছবি রাখতে চাইলে এখান থেকেও রাখতে পারেন আচ্ছা তারপরে নিচের দিকে আসেন নিচের দিকে ডান কোণে আসে ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট চ্যানেলে ক্লিক করেন হ্যাঁ ক্রিয়েট চ্যানেলে ক্লিক করেন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করছেন একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিকলি একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাচ্ছে এখন আপনার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে এই পর্যন্তই আপনার কাজ এখন আপনি শেয়ার বন্ধ করে দেন আমি বাদবাকি দেখাচ্ছি ওকে তোমরা যাও আমি আইরাম তোলা পরে আমি আইরাম তোমরা যাও আচ্ছা ওকে আমার স্ক্রিন দেখা যাচ্ছে হ্যাঁ। আমি দেখাই এইটাতে দেখাই আর বাসার ভাই তো আজকে খোঁজ খবর তো নাই বাসার ভাই কি কোনো সমস্যা হয়তো কোনো সমস্যা আছে না হয় হয়তো বা কোনো কারণে অ্যাক্টিভ হইতে পারে নাই প্রতিদিন যে অ্যাক্টিভ হইতে পারবে এরকম তো কোনো কথা না কথা বলছি না আমি জিজ্ঞেস করলাম যদি কোনো সমস্যা হয় সমস্যা কিনা না ওনার সাথে আমার আজকে যোগাযোগ হয়নি উনিও বলেনি ইয়র চ্যানেল এখান থেকে ইয়র চ্যানেলে গেলাম ইয়র চ্যানেলে যাওয়ার পরে দেখেন আমার কাছে এই যে একটা কি আসছে এটা অন্য একটা ক্লাসে দেখাইছিলাম এটার সেট আপনি যে কোনো ভিডিও চ্যানেলের ভিডিও সেট করার জন্য এই যে কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ চ্যানেল এই জায়গার মধ্যে দুইটা আছে এখানে হচ্ছে ম্যানেজ ভিডিও আর একটা হচ্ছে কাস্টমাইজ চ্যানেল আপনি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন এটা হচ্ছে আমরা এখন চ্যানেলটাকে সেট আপ করবো অপটিমাইজ করবো কাস্টমাইজ করবো এটার বিভিন্ন নাম আছে একটা নাম কেউ বলে অপটিমাইজ কেউ বলে কাস্টমাইজ কেউ বলে সেট আপ যে যেটাই বলুক না কেন সব নাম যেটাই হোক না কেন কাজ একটাই কথা বুঝতে পারছেন আজকে শুধু আমি চ্যানেলটাকে লেআউট ব্রান্ডিং বেসিক ইনফো এই তিনটে অপশন দেখাইমু এই তিনটে অপশন দেখানোর পরে আমি ক্লাস শেষ করে দিব দুইটা ক্লাসে আপনাদের চ্যানেলের টোটাল কাস্টমাইজটা দেখাইমু ওকে লেআউটটা কি লেআউট হচ্ছে একটা ফিচার এখানে তিনটে অংশ দেখেন ভিডিও স্পটলাইট ভিডিও স্পটলাইটের মধ্যে channel trailer for people who and subscribe okay এমন একজন মানুষের কাছে আপনার একটা এমন একটা ভিডিও এই জায়গার মধ্যে সেট করে দিবেন যে ভিডিওটা এমন মানুষের কাছে গিয়ে পৌঁছাইব যে মানুষ এর আগে আপনার চ্যানেলটাকে কি করেনি সাবস্ক্রাইব করেনি হ্যাঁ এখন মনে করেন কিছু চ্যানেল র্যাঙ্ক ভিডিও র্যাঙ্ক করে আমি এই যে দিলাম এখান থেকে দিলাম ইউটিউব এই যে সার্চ দিলাম ইউটিউব সার্চ দেওয়ার পরে এখান থেকে আমি ইউটিউবে গেলাম আচ্ছা এই যে আমার কাছে একটা ফিচার আসছে এই যে প্রথম যে ফিচারটা যে ভিডিওটা আমার সামনে আসবে বা আমি আমার চ্যানেলে ঢুকলাম যেমন ওই চ্যানেলে ঢুকলাম ওই চ্যানেলে ঢুকার পরে দেখেন চ্যানেলের মধ্যে ঢুকবো এটা হচ্ছে তো একটা ভিডিও এটা হচ্ছে আমার চ্যানেল এখান থেকে আমি আমার চ্যানেলে ঢুকি এই যে চ্যানেলে ঢুকলাম চ্যানেলে ঢুকার পরে এই যে একটা ভিডিও আসছে এই যে একটা ভিডিও আসছে এটা কিসের ভিডিও এই ভিডিওটা হচ্ছে এমন একজন মানুষ আমি এই চ্যানেলটা এই মেল দিয়ে এই চ্যানেলটা কি আছে সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব থাকার কারণে এই ভিডিওটা আসছে কথা বুঝতে পারছেন এইভাবে যদি কেউ আমার চ্যানেলে ঢুকে যে সাবস্ক্রাইব করেনি এরকম কেউ যদি আমার চ্যানেলে ঢুকে তাহলে এই জায়গার মধ্যে আরও একটা ভিডিও দেখতে পারবো কথা বুঝতে পারছেন এখন দেখতে পাচ্ছেন এই জায়গায় যে এই জায়গার মধ্যে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই জায়গার মধ্যে যে ভিডিওটা সেট করে রাখছিলাম ওই ভিডিওটাই আমরা এখন দেখতে পারছি অর্থাৎ এই জায়গার মধ্যে এই এই জায়গার মধ্যে একটা ভিডিও সেট করে রাখবো যে ভিডিওটা যারা সাবস্ক্রাইব করছে তারা যদি আমার চ্যানেলে ভিজিট করে তাহলে ওই জায়গার ভিডিওটা প্রথমে তার চোখের সামনে ঢুকবো আর এই জায়গার মধ্যে যে ভিডিওটা আমরা সেট করে রাখবো এই জায়গার মধ্যে যে ভিডিওটা সেট করে রাখবো সেটা হচ্ছে ওই সমস্ত মানুষের কাছে ভিডিওটা যাইব যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি ঠিক আছে আচ্ছা এখন দেখেন এটা হচ্ছে একটা অপশন তারপরে হচ্ছে ফিউচার সেকশন এগুলো আমরা সব দেখাইমো আপনাকে অ্যাড সেকশন সব দেখাইমো ভিডিও সেকশন সবগুলোই আপনাদের দেখাইমো আচ্ছা এতটুকু পর্যন্ত আপনাদের আমি বুঝাইছি আপনারা কি ক্লিয়ার বুঝতে পারছেন ওকে তাহলে আসুন এখন সামনে যাই এখন এই জায়গাগুলোর মধ্যে কোনো ভিডিও সেট করতে হইলে আগে কি করতে হইব আপনার চ্যানেলে একটা ভিডিও আপলোড করতে হইব এক বা একাধিক ভিডিও কি করতে হইব চ্যানেলে আপনি আপলোড করতে হইব আপনি এক বা একাধিক ভিডিও আপলোড করার আগ পর্যন্ত এই জায়গার মধ্যে আপনি কি করতে পারবেন না কোনো ভিডিও সেট করতে পারবেন না ওকে তারপরে আসেন ব্র্যান্ডিং এই অপশনগুলা অর্থাৎ আপনার চ্যানেলে মিনিমাম একটা ভিডিও আপলোড করার পরে এই জায়গার সবগুলা এই জায়গার লেআউটের সব অপশনগুলার কাজ আপনার চ্যানেলে মিনিমাম একটা ভিডিও আপলোড করার পরে করতে হইব এর আগ পর্যন্ত আপনি আমি আইরাম এর আগ পর্যন্ত এই জায়গার ভিডিও এই জায়গার কাজ করা পসিবল না সম্ভব না কথা বুঝতে পারছেন আচ্ছা তারপরে আসেন ব্র্যান্ডিং ব্র্যান্ডিংটা কি আয় আমি আইরাম দাও তোমরা ব্র্যান্ডিংটা কি ব্র্যান্ডিংটা হচ্ছে একটা লগো দেয়া একটা ব্যানার দেয়া এই যে দেখেন এইটা আগে আমি কোনো একটা কাজের মধ্যে কোনো একটা ক্লাসের লেগে এটা রেডি করছিলাম তো এই টেকনিক্যাল রেডি করতে সময় এখানে একটা লগো রেডি করে দিছি তারপরে এখানে একটা ব্যানার রেডি করে দিছি আচ্ছা এখন লগো রেডি করতে হইলে কী করতে হইব লোগো রেডি করতে হলে আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন জানেন তারা আপনারা গ্রাফিক্স ডিজাইনে কি করবেন একটা লোগো রেডি করে ফেলবেন আর যারা গ্রাফিক্স ডিজাইন জানেন না তারা এখান থেকে ক্যানভা নামক একটা সফটওয়্যার আছে যেখানে ফ্রি কাজ করা যায় আপনি ক্যানভা সফটওয়্যারের মধ্যে আপনি কি করবেন রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন কইরা ওখান থেকে আপনি এই যে কাজ করতে পারবেন ওকে এই যে ক্রিয়েট ডিজাইন ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করলে আপনার আসবে ওখান থেকে সার্চ দিবেন YouTube channel logo logo YouTube channel logo দিয়ে সার্চ দিবেন এই যে YouTube channel logo YouTube channel লগে দিয়ে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে এখান থেকে আমার একটা কি আসছে আমার সাইজ চলে আসছে ওকে এখন আমি কোন ধরনের চ্যানেল ক্রিয়েট করবো সেই ধরনের চ্যানেলের একটা লগো দিব মনে করেন আমি কি দিব আমি ফানি ভিডিওর কি একটা চ্যানেল ক্রিয়েট করতেছি ঠিক আছে তাইলে আমি ওখানে লিখবো এগুলো সব ডিলিট দিয়ে দিব আচ্ছা এই জায়গার মধ্যে লিখবো funny video okay funny video এটা হচ্ছে মনে করেন আমার লগো আপনি আপনার লগোটা আপনি আপনার লগোটা যতটুকু সম্ভব আপনি সুন্দর করে দিবেন এতে কেউ কিছু বলবে না আপনাকে বুঝতে পারছেন আপনি আপনার লোককে সুন্দর করে দিবেন কেউ কিছু বলবে না এটা আপনার চাহিদা মতো আপনি লোগো ক্রিয়েট করবেন এখানে লোগো ক্রিয়েট করার জন্য আপনি কি করতে পারেন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে পারবেন গিয়ে সার্চ দিবেন ইউটিউবে গিয়ে ইউটিউবে যাবেন ইউটিউবে সার্চ দিবেন how to make YouTube logo ঠিক আছে এখানে সার্চ দিবেন কি how to make YouTube logo ঠিক আছে how to make YouTube logo দিয়ে সার্চ দিলে দেখবেন আপনার এখানে প্রচুর ভিডিও আসবে সেখান থেকে ভিডিও দেখে আপনি আপনার মনের মাধুর্যের মতো একটা লগো ক্রিয়েট করে নেবেন আমি জাস্ট একটা লগো রেডি করলাম এই লগোটা আমি এখান থেকে ডাউনলোড করবো শেয়ারে ক্লিক করবো শেয়ারে ক্লিক করে নিচে আসলাম ডাউনলোড অপশন ডাউনলোড অপশন থেকে এখান থেকে আমরা জেপিজি নিব তারপরে ডাউনলোড দিব আমার লগোটা কি হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে ওকে এই লগোটা আমি কি করবো ওই জায়গার মধ্যে সেট আপ করবো আপনার এখানে আপনার এখানে চেঞ্জ আমার এখানে চেঞ্জ আসছে যেহেতু আগে থেকে একটা লোগো দেয়া আছে আপনার এখানে থাকবে আপলোড লোগো আপনার এই জায়গার মধ্যে আপলোড লোগো থাকবে সেই আপলোড লোগোর মধ্যে ক্লিক করবেন আপনি আপলোড হয়ে যাবে আপনার একটা লোগো তারপরে আপনি কি করতে পারেন আপনারা আরও ভালো করে দেখার জন্য আমার একটা ভিডিও দেখতে পারেন কোনো সমস্যা নেই তারপরে হচ্ছে ব্যানার এভাবে আপনি এখন কি করবেন ব্যানার রেডি করবেন ব্যানার রেডি করার জন্য আপনি কি করবেন সেই আবার ক্যানভাতে যাবেন ক্যানভাতে গিয়া আপনি কি করবেন এখান থেকে সার্চ দিবেন YouTube channel banner YouTube channel banner দিয়ে সার্চ দিবেন একটা চ্যানেল ব্যানার চলে আসবে আচ্ছা এখন ইউটিউব চ্যানেল ব্যানারের মধ্যে তিনটা অপশন আছে একটা অপশন আছে কম তিনটা সাইজ আছে একটা সাইজ হচ্ছে ইউটিউব চ্যানেল ব্যানারের মধ্যে আবার ঝামেলা আছে কী কী ঝামেলা ইউটিউব চ্যানেলটাকে তিনভাবে দেখা যায় একটা হচ্ছে টিভিতে ইউটিউব চ্যানেল দেখা যায় আরেকটা হচ্ছে কম্পিউটার ইউটিউব চ্যানেল দেখা যায় আরেকটা হচ্ছে মোবাইলে ইউটিউব চ্যানেল দেখা যায় এখন আপনি ইউটিউব চ্যানেলটা কোথায় দেখাতে চাচ্ছেন অর্থাৎ আপনি মোবাইলে যখন মোবাইল দিয়ে মানুষ সার্চ দিবে ইউটিউবের চ্যানেলে তখন আপনার ব্যানার একরকম দেখাইব যখন আপনার কম্পিউটার দিয়ে সার্চ দিব তখন একরকম দেখাইব যখন আপনার টিভিতে মানুষ সার্চ দিব তখন একরকম দেখাইব যেমন মনে করেন এটা হচ্ছে আমার ব্যানার আমি এইটাই নিলাম আচ্ছা এইটা সম্পূর্ণটা কিন্তু আবার মোবাইলে আসবে না আচ্ছা দেখেন আমি একটু ছোটো করে দিয়ে দিই তাইলে এইটাই মনে করেন আমার ব্যানার ব্যানারটা আমি সেট করে দেখাই দিব একদম একবারে আচ্ছা এখান থেকে আপনার এখানে আসবে আপলোড বাট আমি আমার এখানে আসছে চ্যানেল চেঞ্জ আমি চেঞ্জে ক্লিক করলাম চেঞ্জে ক্লিক করার পরে এখান থেকে আমি এই যে এটা ডাউনলোড করছি এটা নিয়ে আসি আচ্ছা এখন আপনি একটা বিষয় দেখেন এই জায়গাটা এই যে অপশনটা আমি ভালো হয়ে আপনাদের বুঝাই এটা বুঝেন ভালো করে এই টোটাল ব্যাকআপটা আপনি যখন টিভিতে দেখবেন তখন আপনার একটা লোগো এই টোটাল ব্যাকআপটা দেখাইব আপনি যখন কম্পিউটার দিয়ে দেখবেন তখন আপনার এই পর্যন্ত লোগোটা দেখাইব আপনি যখন মোবাইল দিয়ে দেখবেন তখন আপনার এই পর্যন্ত লোগোটা দেখাইব তার মানে আমাদের ব্যানার বানানো হয় নাই তার মানে আমাদের কি হয় নাই ব্যানার বানানো হয় নাই আমরা এখন ব্যানার বানাইবো তাইলে আবার নতুন করে আমরা ব্যানার বানাই ঠিক আছে এটা বাদ দিয়ে আপলোড করা নতুন করে ব্যানার আমরা আবার রেডি করে কারণ আমাদের ব্যানার বানানো হয়েছে না এরে ওদিকে সরাই আনতে হইব কিছুটা কিছু নিচের দিকে আনতে হইব ওইটা হালকা নিচের দিকে নিয়ে আসতে হইব ওদিকে নিয়ে আসতে হইব আর এই যে সাবস্ক্রাইব এই অপশনটাকে একটু ওখানে নিয়ে আসতে হবে এখন হইতে পারে আপনারা সময় দিয়া এগুলা কাজ করবেন তাইলে কাজ করতে পারবেন যদি সময় দিয়ে কাজ না করেন তাহলে কাজ করতে পারবেন না আবার চেঞ্জে গেলাম ডাউনলোড এইটা হয়েছে ডাউনলোড এখানে নিয়ে আসি দেখি কী অবস্থা এখন কিছুটা হয়েছে ওকে এর চেয়ে বেশি এখন এই মুহূর্তে করার সময় নাই ডান দিয়ে দিলাম আমার এটা সেট হয়ে গেল তারপরে এই যে দেখেন উপরের দিকে দেখেন আপনার এইভাবে দেওয়ার পরে আসবে পাবলিশ এই জায়গার মধ্যে পাবলিশ আসবে আপনি কি করবেন এই পাবলিশ শব্দটার মধ্যে ক্লিক করে দিবেন ওকে আমরা পাবলিশ ক্লিক করে দিলাম এখন থেকে আমার আগে যে লোগোটা সেট আমার ব্যানারটা সেট আপ ছিল সেই ব্যানারটা এখন চেঞ্জ হয়ে গেছে এইটা চলে আসছে ওকে আচ্ছা তারপরে নিচে আসেন ওয়াটারমার্ক এটা হচ্ছে ওয়াটারমার্ক ওয়াটারমার্কটা কি ওয়াটারমার্কটা আমি দেখাচ্ছি আপনাদের ওয়াটারমার্কটা কি বুঝতে হবে এটা হচ্ছে ওয়াটারমার্ক আচ্ছা ওয়াটারমার্কটা কি আমরা একটু বুঝি ওয়াটারমার্ক হচ্ছে আমার মনে করেন আমার ইউটিউব চ্যানেলে গেলাম ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে মনে করেন এই ভিডিওটা আপলোড করলাম ওপেন করলাম ওকে আচ্ছা দেখেন এই যে দেখেন একটা ছবি আছে এই ছবিটার উপরে ক্লিক করার পরে দেখাচ্ছে এখানে কি সাবস্ক্রাইব দেখাচ্ছে না সাবস্ক্রাইব আপনি ওই জায়গার মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে সাবস্ক্রাইব করতে পারবেন অর্থাৎ এখানে আপনাকে দেখাইব সাবস্ক্রাইব দেখাইব বলবো সাবস্ক্রাইব করার জন্য ঠিক আছে তাহলে আপনি কি করতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন ওকে তো এইটা হচ্ছে কি ওয়াটারমার্ক এটার নাম কি ওয়াটারমার্ক তাহলে এখন আমরা ওয়াটারমার্ক দেই ওয়াটারমার্ক দেওয়ার জন্য এখান থেকে আমরা আপলোড করবো কি আপলোড করবো মনে করেন এই লোগোটাই আপলোড করে বসা পড়বো অথবা আপনি আপনার ছবিও দিতে পারেন লোগোও দিতে পারেন কোনো সমস্যা নাই এই যে পাবলিশ আসছে পাবলিশ দিয়ে দিলাম এখন আপনি এখানে আবার তিনটা অপশন আছে দেখেন তিনটা অপশন কি কি একটা অপশন হচ্ছে আপনি যদি ভিডিওর এন্ডে দিতে চান তাহলে এন্ডে দিতে পারেন কাস্টম দ্য স্টার্স আপনি যদি ভিডিও শুরুতে দিতে চান তাহলে এটা ভিডিও শুরুতে দিতে পারেন অথবা এন্ড দ্য ভিডিও অথবা ভিডিওর মধ্যখানে দিতে চান যেখানেই দিতে চান আপনি দিতে পারবেন তিনটা অপশন আছে তিনটার মধ্যে যে কোনো একটাতে দিতে পারবেন যেটাতেই দেন আপনি পাবলিশ দিবেন সবসময় কি করবেন প্রত্যেকটা কাজ করার পরে পাবলিশ দিবেন আচ্ছা এখন আসুন বেসিক ইনফো বেসিক ইনফোর মধ্যে বেসিক ইনফোর মধ্যে কী কী আছে নেম দিবেন ঠিক আছে নেম দিবেন হেডলাইন দিবেন নেমটা আগেই প্রথমে দেওয়া গেছে আবার যদি আপনি এখান থেকে নেম চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করে নেমটা চেঞ্জ করতে পারবেন তারপরে হেডলাইন মানে হচ্ছে ইউজার আইডি আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে আপনার চ্যানেলের এরকম একটা এখানে যা দিবেন সেটা দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে যেটা হচ্ছে আপনার চ্যানেলের কি আপনার চ্যানেলের ইউজার লিঙ্ক যে কাউকে আপনি দেওয়ার সময় এই লিঙ্কটাই আপনি কি করবেন মানুষকে ইনভাইট করবেন এই লিঙ্কটাই ইনভাইট করলে সরাসরি আপনার চ্যানেলের মধ্যে মানুষ ঢুকবে আচ্ছা তারপরে আসেন ডেসক্রিপশন আপনি কি করবেন ডেসক্রিপশন দিবেন আপনার চ্যানেল কোন রিলেটেড চ্যানেল বানাইবেন এর উপরে একটা ডেসক্রিপশন দিবেন সুন্দর করে একটা ডেসক্রিপশন দিবেন ডেসক্রিপশনটা দিবেন আপনি সর্বোচ্চ এক হাজার ক্যারেক্টার ক্যারেক্টার মানে হচ্ছে অক্ষর সর্বোচ্চ এক হাজার ক্যারেক্টারের উপরে আপনি একটা ডেসক্রিপশন দিবেন সেটা বাংলাও দিতে পারেন ইংলিশেও দিতে পারেন কোনো সমস্যা নাই অথবা বাংলা এবং ইংলিশ দুটার মিক্সনে দিতে পারেন এক হাজার ক্যারেক্টারের একটা কী করবেন ডেসক্রিপশন লিখবেন সুন্দর হইরা ওকে তারপরে আসেন ল্যাঙ্গুয়েজ এখানে ল্যাঙ্গুয়েজ সেট করবেন ল্যাঙ্গুয়েজ কী আপনি কি কি কোন কোন এখানে হচ্ছে বাংলা এটা বাংলাই দিবেন ওকে বাংলা আর এটা কি ইংলিশ এখান থেকে আপনি আমরা <coughs> বাংলাদেশের দুইটা ল্যাঙ্গুয়েজ বেশি ব্যবহার হয় বাংলা ইংলিশ এই দুইটা ইংলিশ হচ্ছে আমরা ইউনাইটেড কিংডমের ইংলিশ ব্যবহার করি এই জন্য ইউনাইটেড কিংডমের ইংলিশ দিলাম তারপরে হচ্ছে আমরা চ্যানেলের কি দিলাম নাম দিব TVC technical e Zahid technical Zahid তারপরে হচ্ছে একটা ডেসক্রিপশন দিবেন ইংলিশে অর্থাৎ বাংলায় ডেসক্রিপশনটা ওখানে দিবেন আর ওখানে ইংলিশে দিবেন দিয়ে ডান দিবেন ডান দিলে আপনার ল্যাঙ্গুয়েজ সেট আপ হয়ে যাবে তারপরে পাবলিশ দিবেন পাবলিশ হয়ে গেল ওকে তারপরে আসুন আপনার চ্যানেল ইউআরএল এটা হচ্ছে আপনার চ্যানেল ইউআরএল এটা কিচ্ছু নেই তারপরে আসুন link set up add link add link কী জানেন অ্যাড লিঙ্ক হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেগুলার আপনি লিঙ্ক দিতে পারবেন এখন যেমন দেখেন এটা হচ্ছে আমার লিঙ্ক তাইলে আমি এটার নাম কি দিলাম ফেসবুক ফেসবুক দিলাম এখন লিঙ্ক লিঙ্ক সেট আপ করবো লিঙ্ক সেট আপটা কীভাবে করবো দেখেন আমি এই যে দেখেন এটা হচ্ছে আমি এখানে যাই আমার একটা ফেসবুক অ্যাকাউন্টে যাই এটা হচ্ছে মনে করেন আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আমি প্রোফাইলে যাইব এইভাবে প্রোফাইলে থাকবো ফেসবুক অ্যাকাউন্টে এইভাবে আমি প্রোফাইল দেখবো এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট ঠিক আছে মনে করেন এই ফেসবুক অ্যাকাউন্টে আমি কি করবো আমার এইটার এটা হচ্ছে প্রোফাইল এই লিঙ্কটা আমি কপি করবো এই লিঙ্কটা কপি করে এখানে আইনে বসাই দিব ওকে তাইলে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক হয়ে যাব আচ্ছা এটা দিলাম তারপরে আরেকটা লিঙ্ক দিলাম মনে করেন আমি ইনস্টাগ্রাম দিব ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম এখান থেকে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের এইভাবে লিঙ্কটা আনিয়ে বসাই দিব ঠিক আছে না দিতে চাইলে ডিলিট দিয়ে দিব তারপরে এখান থেকে পাব আপনি পাঁচটা লিঙ্ক দিতে পারবেন এভাবে পাঁচটা লিঙ্ক দিতে পারবেন আমরা পাবলিশ দিয়ে দিলাম আচ্ছা এই যে লিঙ্কগুলো সেট আপ করলাম এই লিঙ্কগুলো আমরা কোথায় দেখতে পারব মানে এই লিঙ্কগুলো আমরা পাইমু কই বা এই লিঙ্কগুলোর সেট এই লিঙ্কগুলো দেওয়ার পিছনে কারণ কি আসুন এখন আমি আমার চ্যানেলের মধ্যে যাই তাইলে আপনাদের দেখাইতে পারব বিষয়টা আসলে কোথায় এই যে অ্যাবাউট সেকশন আছে অ্যাবাউট আছে না অ্যাবাউটের মধ্যে ক্লিক করি অ্যাবাউটের মধ্যে ক্লিক করলে আপনি দেখেন নিচের দিকে আসেন এই যে দেখেন আপনারা আমার কি কি লিঙ্ক আছে দেয়া ওকে এখান থেকে কেউ যদি চায় আমার সাথে যোগাযোগ করতে তাহলে আমার সাথে সে ফেসবুকে যোগাযোগ করতে পারবে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারবে লিঙ্কডিনে যোগাযোগ করতে পারবে ফাইবারে যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে ফার্স্টটা ওয়েতে যোগাযোগ করার কি আছে ব্যবস্থা আছে আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে ইমেইলের মধ্যে যোগাযোগ করতে পারবে ছয়টা ওয়েতে আমার সাথে কি করতে পারবে যোগাযোগ করতে পারবে আমরা যখন যদি লিঙ্ক আপ করে দিই তাহলে এই লিঙ্ক আপগুলো ওই জায়গার মধ্যেই দেখাইব ওই জায়গার মধ্যে এইভাবে ফার্স্টটা লিঙ্ক দেখাইয়া দিব ঠিক আছে ওকে লিঙ্ক আপ করলাম তারপরে কন্ট্যাক্ট ইনফো কন্ট্যাক্ট ইনফো মানে হচ্ছে আপনার ইমেল আপনি যদি কোনো ইমেল দিতে চান এক্সট্রা কোনো ইমেল দিতে চান সেখান থেকে এক্সট্রা ইমেল দিতে পারেন আর যদি এক্সট্রা কোনো ইমেল দিতে না চান তাহলে ওই জায়গা থেকে এক্সট্রা কোনো ইমেল দেওয়ার প্রয়োজন নাই যেটা আছে অটোমেটিকলি অটোমেটিকলি হয়ে যাব দ্যাটস ইট এই পর্যন্ত হচ্ছে বেসিক ইনফো আচ্ছা আমাদের লেআউট দিতে হলে তো অবশ্যই আমাদের কি লাগবে একটা মিনিমাম একটা ভিডিও লাগবে তাছাড়া এই লেআউট অপশনটা আমাদের দেয়া পসিবল না আচ্ছা তারপরে আসেন এখান থেকে আমরা কিছু দেখি ড্যাশবোর্ড আমরা ড্যাশবোর্ডটা একটু দেখি এই দিক থেকে আমরা কিছু পরিচিত হই এখন এখানে কি কি আছে দেখি আমরা এখানে আছে ড্যাশবোর্ড আছে কন্ট্যাক্ট আছে কন্টেন্ট আছে অ্যানালাইটিক্স আছে কমেন্টস আছে সাবটাইটেলস আছে সেটিংস আছে সেন্ড ফিডব্যাক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অপশন আছে আমরা এই সাতটা অপশন ধীরে ধীরে সবগুলোই শিখব ওকে তারপরে এদিকে আসেন এখান থেকে আছে ভিউ চ্যানেল আছে ভিউ চ্যানেলের মধ্যে ক্লিক করলে সরাসরি চ্যানেলটা ভিউ হয়ে যাব মানে আমরা চ্যানেলটা দেখতে পারবো অথবা আমরা আরেকটা অপশন আমাদের সরাসরি চ্যানেলে যাইতে হলে এখানে ক্লিক করবো এই যে ইয়র চ্যানেলে ক্লিক করলে অটোমেটিকলি আমার চ্যানেলে চলে যাব ওকে আমরা ড্যাশবোর্ডটা প্রথমে দেখি ড্যাশবোর্ডের মধ্যে দেখা যাচ্ছে এই মুহূর্তে আমার কিচ্ছু নাই ড্যাশবোর্ড মানে কি ড্যাশবোর্ড হচ্ছে পরিচিতি এখানে আমার ভিডিও দেওয়া আছে কি না কী পরিমাণ ভিউ হয়েছে কী পরিমাণ ওয়াচ হয়েছে লাস্ট আঠাশ দিনের ভিউ কেমন লাস্ট আঠাশ দিনের ওয়াচ কেমন টপ ভিডিও লাস্ট আঠাশ আটচল্লিশ ঘন্টার মধ্যে টপ ভিডিও কোনটা আছে go to channel analytics analytics এখানেই আছে ওখান থেকে আমরা অ্যানালাইটিক্স করতে পারি অ্যানালাইটিক্স কী সেটাও বুঝিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে এটা হচ্ছে ড্যাশবোর্ড তারপরে আসুন কন্টেন্ট কন্টেন্ট মানে হচ্ছে ভিডিও কন্টেন্ট মানে হচ্ছে ভিডিও এখন কন্টেন্টটা কি সেই কন্টেন্টটা ওখান থেকে আপলোড করতে পারেন আমার যেহেতু কোনো ভিডিও নাই সেহেতু এখান থেকে বলতেছে একটা ভিডিও আপলোড করার জন্য আচ্ছা এই মুহূর্তে আমরা কোনো ভিডিও আপলোড করতেছি না মনে করেন একটা ভিডিও আপলোড করলাম আপলোড ভিডিও হবে তখন আমার এখানে সিরিয়াল বাই সিরিয়াল কন্টেন্ট আসবে তারপরে লাইভ যদি আমরা লাইভ স্ট্রিমিং লাইভ করতে চাই তাহলে লাইভ প্লেলিস্ট প্লেলিস্ট মানে হচ্ছে সেটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি ক্লাসের মধ্যে অবশ্যই সামনে সামনে বুঝিয়ে দিব তারপরে অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্সটা হচ্ছে ওভারভিউ ওভারভিউ হচ্ছে লাস্ট এখানে দেখেন আপনারা ডান দিকে দেখেন লাস্ট আঠাশ দিন আছে লাস্ট আঠাশ দিন আছে লাস্ট আঠাশ দিনের মধ্যে আপনার চ্যানেলটা কি পরিমাণ গ্রো করছে কি পরিমাণ গ্রো করছে এইটা দেখানোর জন্য এখানে আপনার লাস্ট আঠাশ দিনে ভিউ কত আসছে ভিউ কত আসছে লাস্ট আঠাশ দিনে তারপরে আপনার কয় ঘন্টা ভিডিওর দেখা হয়েছে কয়টা সাবস্ক্রাইব আসছে লাস্ট আঠাশ দিনে এগুলা দেখাইব যেমন আমি আপনাদের একটু যদি দেখাই আমার চ্যানেলটাতে তাহলে আপনারা বিষয়টা আসলে ক্লিয়ারলি বুঝতে পারবেন এই যে কাস্টমাইজে ক্লিক করলাম এখান থেকে কাস্টমাইজে ক্লিক করার পরে Okay. আচ্ছা। দেখেন অ্যানালাইটিক্স এই যে দেখেন আপনাদের বলছিলাম লেআউট এই যে ভিডিওগুলো দেওয়ার জন্য এই ভিডিওটা হচ্ছে যারা সাবস্ক্রাইব করে নাই তাদের দেখাইব আর এই ভিডিওটা যারা সাবস্ক্রাইব করছে তাদের দেখাইব তারপরে অ্যাড সেকশনগুলোতে অ্যাড করা আছে এইগুলা দেখতে পাচ্ছেন আপনারা ওকে এখন দেখেন এখানে আমরা অ্যানালাইটিক্সটা দেখার জন্য আসছি অ্যানালাইটিক্সে ক্লিক করলাম অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে দেখেন এখানে আমার লাস্ট আঠাশ দিনের ভিউ হচ্ছে টু কে ওয়াশ টাইম হচ্ছে একশো সাঁত্রিশ ঘন্টা সাবস্ক্রাইব হচ্ছে আটচল্লিশটা এভাবে আপনারা এটা অ্যানালাইটিক্স করতে পারবেন তা আপনাদের আজকের ক্লাসটাই অ্যানালাইটিক্স পড়ছেন তারপরে কমেন্টস কমেন্টসগুলো কি এখানে আপনি কয়টা কমেন্টস করছেন কমেন্টসগুলো এইভাবে কে কে কমেন্টস করছে কমেন্টসগুলো পড়ার জন্য কোন ভিডিওতে আজকে কমেন্টস হয়েছে আগে কমেন্টস কে করছে এই ভিডিওগুলো আপনি দেখতে পারবেন তারপরে মেনশন কি কি মেনশন করা হয়েছে এখানে মেনশন কিছু নাই দেখাচ্ছে ঠিক আছে তারপরে আসুন এখানে আসুন সাবটাইটেলস সাবটাইটেলসটা সাবটাইটেলস অনেক লম্বা বিষয় সেটা আলোচনা করবো ইনশাল্লাহ অন্য ক্লাসে তারপরে আসুন কপিরাইট কপিরাইট হচ্ছে কোনো ভিডিও কোনো কপিরাইট আছে কিনা অর্থাৎ কোনো ভিডিও আগে কোনো জায়গায় ব্যবহার হয়েছে এরকম কোনো ভিডিও আপনি আপলোড করছেন কিনা এরকম ভিডিও থাকলে সেটা কপিরাইট ধরে এবং কপিরাইট ইউটিউবের কপিরাইট স্ট্রিপটা খুব কঠিন তারপরে হচ্ছে আর্নিং আর্নিং মানে হচ্ছে আপনি এই চ্যানেল দিয়ে আর্নিং করছেন কিনা এটা দেখাইব তারপরে হচ্ছে কাস্টমাইজ কাস্টমাইজ মানে তো আগেই দেখাইছি কাস্টমাইজ মানে চ্যানেলটাকে এভাবে ব্র্যান্ডিং করা ইনফরমেশন তারপর অডিও লেবার ডিটেলস আরও অনেক কিছু আছে সবগুলো এখান থেকে আপনাদের বুঝাইয়ে দিব নেক্সট ক্লাসে দেখাইয়া দিব ইনশাল্লাহ আজকের ক্লাস এই পর্যন্ত